দোকানদার ভাইকে তো দেখতে পাচ্ছি না আসুক আমি ততক্ষণ বসি কি ভাই কফি খাবা নাকি গরম গরম হ্যাঁ খাবো একটা এক কাপ বানিয়ে দাও ঠিক আছে তুমি বসো আমি বানিয়ে নিয়ে আনছি ভাই কফি তো নাই ফুরিয়ে গেছে ঠিক আছে এতক্ষণ ধরে বসে থাকলাম কফি পেলাম না আর না দোকানে ঠিক আছে চলে সকাল সকাল সাইডই হলো না আমি জানতাম কফি ফুরিয়েছে জানলে না আর তো আগে